ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র প্রদর্শনের ঘটনায় তোলপার গোটা দেশ একদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্যচিত্র প্রদর্শনে হুড়োহুড়ি অন্যদিকে তা বন্ধে মরিয়া মোদী প্রশাসন বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন ঘিরে শুক্রবার উত্তাল ছিল দিল্লি বিশ্ববিদ্যালয় প্রামাণ্যচিত্র প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে উত্তেজনার এক পর্যায়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ বিচ্ছিন্ন করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পরে বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ আর্টসে একশো ধারা জারি হয় একই পরিস্থিতি তৈরি হয় জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় যাদবপুর হায়দ্রাবাদ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও এসব ক্যাম্পাস থেকেও আটক করা হয় কয়েকজনকে তবে দিল্লি পুলিশ জানায় প্রদর্শনের অনুমতি দেয়া হয়নি তারপরও নিষেধাজ্ঞা অমান্য করায় নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির প্রামাণ্য চিত্রটির লিঙ্ক টুইটার ইউটিউবকে সরানোর নির্দেশ দেয় ভারত বিবিসির ওই দুই পর্বের ডকুমেন্টারিতে ভারতের গুজরাট গুজরাটে দু সালের দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে অবশ্য চিত্র নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়েছে মোদী সরকার জান্নাতুল সাদিয়া সময় সংবাদ